আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে টিউন এমপি ফোরটির নিতে আসছিলাম আমরা তো এমপি এই ইভেন্টটা অনেক পুরনো টিউনো প্রোজের যে এমপি ফোরটির আসছিল আর আমি এই ভিডিওটা দিচ্ছি অনেক পরে ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার অনেক পরে তো ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Take him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে ভালোবাসা অবিরাম আর এই যে ইমোটটা আমি মেরেছি এই ইমোটটা হচ্ছে গত মাসের যেই ইভেন্ট ছিল সেই ইভেন্টের তো আমি দুটো জিনিস রিমুভ করে দিলাম কারণ এই দুটো জিনিস আমার কাছে আছে তো প্রথমে নয় ডায়মন্ডের স্পিন আমরা নয় ডায়মন্ডের স্পিন করতে যাচ্ছি দেখা যাক নয়টি ডায়মন্ড ছিল এর মধ্যে আমি পেয়ে গেলাম আপনার ফেমাসের স্ক্রিন বক্স আর এখন আমার কাছে ডায়মন্ড নেই তো চট করে ডায়মন্ড টপ আপ করেই চলে আসলাম আমরা ভিডিওতে আর সবাই আমাদের কাছে ভিডিও ওর মাধ্যমে বলে দিচ্ছি সবাই আমাদের কাছ থেকে ডায়মন্ড নেবেন অল্প স্বল্প দামে ডায়মন্ড নেবেন আপনারা আর এই জাস্টিন বিবারের যে ইভেন্ট এটাও আমরা দেখাবো তো আমার এখন ডায়মন্ড যেহেতু পনেরোশো আশি ডায়মন্ড আমরা টপ আপ করেছি তো উনিশ ডায়মন্ডের স্পিন মারা যাক সাথে সাথে আমরা পেয়ে গেলাম কি ফ্র্যাগনেন্স এখন উনচল্লিশ ডায়মন্ডের স্পিনে আমরা কি পাই উনচল্লিশ ডায়মন্ডের স্পিনে আমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার পেয়েছি এখন উনসত্তর ডায়মন্ডের স্পিন কি পাই গান বক্স নিরানব্বই ডায়মন্ডের স্পিন মনে হয় পেট ফুডটাই পাবো পেট ফুডটাই পাবো পেট ফুডটা দিয়েছে এখন একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন এবং পেয়েছি ডায়মন্ড রয়্যাল বাউচার এখন কি একশো নিরানব্বই ডায়মন্ডে আমরা কি এই এমপি ফোর্টিটা পাবো টিউনোপ্রোস টিউনোপ্রোচ না নতুন একটি লুটবক্স বক্স পেলাম যাক চারশো নিরানব্বই ডায়মন্ড স্পিন দিয়েই আমাদেরকে নিতে হবে এটা হচ্ছে আমাদের ভাগ্য কারণ আমাদের ভাগ্যটা খুবই খারাপ না আমাদেরকে কখনোই প্রথমে ডায়মন্ডের দেয় না ডায়মন্ডের বাস দিয়েই আমাদেরকে দেয় আর সাবস্ক্রাইবারদের প্রতি খুব খুব খুব খুশি তারা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন অনেকে খোঁজ খবর নিয়েছেন যে ভাইয়া আপনি অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছেন না আপনি কি হারিয়ে গেলেন কিন্তু না সাবস্ক্রাইবারদের বলছি হারিয়ে যায়নি